আসসালামু আলাইকুম উনি হচ্ছেন আমাদের চারশো ছয় নাম্বার রুমের পেশেন্ট উনি আজকে আমরা ওনাকে রিসিভ করেছি ওনার নাম এবং ওনার যে সমস্যাটা সেটা আমরা একটু শুনবো ওনার কাছ থেকে আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আমার নাম শাহিদ আক্তার পলি শাহিদ আক্তার পলি বাসা কোথায় আপনার চিটং চিটং কোথায় মিরসরাইতে আচ্ছা আমরা আজকে আপনাকে পেয়েছি ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান আপনি স্যারের কাছে দেখাতে এসেছিলেন সো আজকে আপনি অ্যাডমিট হয়েছেন আমাদের এখানে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে আজকে কি সমস্যা নিয়ে আপনি আসলে মূলত ভর্তি হয়েছেন এখানে আমি যে মূলত ভর্তি হয়েছি আপনার আমার প্রথমে শুরুতে পিঠে ব্যথা ছিল আচ্ছা। পিঠের বাম সাইডে মানে এটা প্রায় আরো প্রায় আপনার আট নয় বছর আগে থেকেই হালকা আচ্ছা। হালকা ব্যথা ছিল আচ্ছা এটার জন্য আমি অনেক ডাক্তার দেখাইছিলাম তো এটা আপনার বলছে যে এমনি ব্যথা কোনো সমস্যা নাই তো এই ব্যথাটা আপনার কিছুদিন পরে পরে আস্তে আস্তে হইতো আবার চলে যাইতো এরকম একশো মানে একসময় দেখা গেছে যে এটা আমার ঘাড়ে উঠে গেছে ব্যথাটা আচ্ছা মাঝে মাঝে ঘাড়ে ব্যথা করে আবার ঠিক হয়ে যায় মানে এভাবে মানে চলে আর কি পরে আমার এই দুই হাতে চলে আসে ব্যথাটা এটা কতদিন পরে এটা আপনার এই মানে দুই বছর ভিতর বেশি মানে বেড়ে গেছে আগে তেমন আগে প্রথম দিকে খুবই অল্প ছিল হ্যাঁ। যত দিন গিয়েছে বাড়তে থেকেছে এবং গত দুই বছর এটা প্রকট আকার ধারণ করেছে জি এই দুই বছর ভিতরে একটু বেড়ে গেছে আপনার মাঝে মাঝে একটু কম লাগে আচ্ছা। তখন মনে হয় যেন একদম ভালো তারপরে দেখতেছি যে শুধু প্রথম অবস্থায় শুধু জ্বালা পোড়া করতো মানে রাতে ঘুমাইতে পারতাম না শুধু জ্বলতো মানে বিন্দে ভিতরে মানে সুইজের মতো বিন্দে শুধু জলে আচ্ছা। এরকম আবার জি জি হয়ে অবশ্যই আসতো আচ্ছা। আবার কিছুক্ষণ পরে এটা চলে যেত আচ্ছা। মানে এভাবে হইতে হইতে আপনার এই মানে এক বছর আগে দেখতেছি যে আপনার এই আমার বাম পায়ে পায়ের আঙ্গুল একটা অবশ্যই আছে একটা পায়ের আঙ্গুল আর এখানে আপনার তিনটা আঙ্গুল মানে যখন আমি মানে কুটা বাসা করার সময় মানে বোধ শক্তি পান না বোধ শক্তি নাই মানে কেমন যেন হয়ে গেছে আচ্ছা আমি তখনই সাথে সাথে ডাক্তার দেখাছিলাম ডাক্তার দেখাচ্ছে উনি টেস্ট করছে বলছে কোনো সমস্যা নাই এটা এমনি আমাকে কিছু ভিটামিন ক্যালসিয়ামের ওষুধ দিছে কিছুদিন পরে দেখছি আবার ভালো হয়ে গেছি কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে আবার আপনার এই আজকে প্রায় পাঁচ ছয় মাসের ভিতরে মানে সমস্যাটা অনেক বড় আকারে মানে খারাপ হয়ে যাচ্ছে দিন দিন মানে বলতে গেলে একদম সারা ঘুমাইতেই পারি না আচ্ছা রাতে ঘুমাতে গেলে এক পাশে শুতে গেলেই হ্যাঁ মানে আমি যদি ওই আগে ছিল শুধু বাম সাইডে রাতে ঘুমাইলে আপনার ওই বাম সাইড আপনার বাম হাতটা একদম পুরো অবশ হয়ে যাইতো মানে আরেকটা হাত দিয়ে এটা আমি মানে আলগায় উপরে তুলতে হইতো আর কি আচ্ছা। মানে নিচে নিচে উঠে প্যারালাইজ রোগীর যেরকম হয় যে নিজের হ্যাঁ, হাতটা হ্যাঁ, আরেক হাত মানে দিয়ে এই হাত দিয়ে উঠেলে উঠে বসে যখন একটু মানে লাড়াচাড়া করতাম আবার ঠিক হয়ে যেত আচ্ছা আবার শুইলে আবার সেম অবস্থা মানে আমি ভয় ঘুমাই না আচ্ছা। এরকম লাগে এখন আজকে এক মাসের ভিতর দেখতেছি ডান পাশে চলে আসছি আচ্ছা ডান সাইডের হাতটাও ঠিক বাম সাইডের মতো এরকম হয়ে যায় রাত্রে আচ্ছা। এখন দোনোটাই হাত মানে রাত্রে শুইলে অবশ্যই থাকে ঝিঝি করে আর মানে কেমন জ্বালা পোড়া করে আর আমার মনে হয় যেন মাথা সহ বার হয়ে মাথার ভিতরে মানে জ্বলে সারাক্ষণ দিনে দিনে মানে তেমন অনুভব হয় না রাতের একটু যখন শুইতে যাই আপনার বিকালে আর রাত্রে মানে আমার ভয়ে মানে ঘুমিয়ে আসে না আমি বসে থাকি মানে আমরা পরিশ্রম করি রাতের বেলা একটু মানে, মানে রাত আসলে আমার ভয় লাগে রাতটা এখন আপনার কাছে ভয়ঙ্কর হয়ে গিয়েছে অনেকে হচ্ছে আমরা রাতের বেলা যে রেস্ট নেই সারা দিনের যে ক্লান্তিটা সেটা আমাদের দূর হয় রাতের বেলা আপনি সেই রাতেই ঘুমাতে মানে, পারছেন মানে এমন অবস্থা হয় যে রাতে বসে বসে আমি কান্না করি কিন্তু আমি ঘুমাইতে পারি না আচ্ছা শুইলেই আমার মনে আমার মনে হয় যেন মানে খুবই মানে মনে হয় যেন মানে আমি কি মানে শেষ এরকম লাগে শেষ একটা আতঙ্ক সবসময় কাজ মানে করা শুরু মানে করছে এবং অলরেডি আপনি অনেক জায়গায় অনেক এর চিকিৎসা করেছেন কিন্তু কোনো সুফল পাননি জি আমি চিটং এ আপনার অনেক ডাক্তার দেখাইছি প্রায় ছয়টা ডাক্তার দেখাইছি আমি ওনাদের সবার কাগজপত্র নিয়ে আসছি হুম হুম ছয়টা আপনার মানে হাড্ডি বেড়ে আপনার মানে রগের উপর চাপ পড়ে আছে আচ্ছা। আরেকটা বলতে কোনো সমস্যাই নাই এটা এমনি দিই আপনার মানে এইজন্য আপনি নিজে আসলে কনফিউজড হয়ে গেছেন তো পরে আপনাদের এখানে আসলাম আর কি যে সারের খোঁজ পাইলাম তারপর আসছি আলহামদুলিল্লাহ সো আপনি কি আশা করছেন আমাদের কাছ থেকে আমি তো আশা করছি সুস্থভাবে ফিরে যাব বাড়িতে এটা আর কি সুস্থ হয়ে ইনশাআল্লাহ দর্শক ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে যে ওনার পিএলআইডি পিআইডি আছে ওনার সো uh, ওনার ট্রিটমেন্ট অপারেশনবিহীন যে ট্রিটমেন্টটা সবসময় বলা হয়ে থাকে সেই অপারেশনবিহীন ট্রিটমেন্টটা ওনার আজকে থেকে শুরু হয়ে যাবে আমরা ডে বাই ডে ওনার আপডেটটা প্রত্যেকটা আমরা ধারণ করব এবং সবশেষে ওনাদেরকে আমরা আশা করব যে ইনশাল্লাহ উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আমাদের এখান থেকে চলে যাবেন সেই পর্যন্ত অপেক্ষা করুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা চলে আসলাম আপনাদের কাছে কথা দিয়েছিলাম আবারও আসব আলহামদুলিল্লাহ আবার আসতে পেরেছি আল্লাহ না চাইলে আসলে পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না আল্লাহ চেয়েছেন বলেই হয়তো আমার এই বোনটি সুস্থ হয়ে গিয়েছেন ডক্টর শফিউল্লাহ প্রধান যিনি কথা দিয়েছিলেন ইনশাল্লাহ সুস্থ হবেন চিকিৎসা নিতে থাকুন এবং সেই বিশ্বাসে উনি ভর্তি হয়ে গিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ আজকে উনি সুস্থ আছেন ভালো আছেন দর্শক সরাসরি পেশেন্টের কাছে চলে যাই আসলে একটু ওনার সাথে কথা বলি বোন কেমন আছেন আজকে জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, আচ্ছা আমরা মাঝখানে আপনার কিছু ভিডিও নিয়েছিলাম আমরা তখন ট্রিটমেন্ট চলমান অবস্থায় ছিল এবং আপনি বলেছিলেন যে আপনি ভর্তি হয়েছেন ট্রিটমেন্ট চলছে তখন আপনি আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটুকুই ভালো ছিলেন আজকে কততম দিন আপনার আজকে আমার দশতম দিন দশমতম দিন কেমন আছেন আজকে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আগের থেকে কতদিন পরে মন থেকে বলতে পেরেছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কত বছর প্রায় আট নয় বছর পরে আর কি জি আচ্ছা অনেক দর্শক আছেন বা অনেকের জন্য হয়তো জানেন না তাদের জন্য যদি একটু প্রথম থেকে একটু বলতেন যে কি সমস্যা আপনার হয়েছিল এবং কিভাবে কিভাবে আপনি এই আজকে এই পর্যন্ত আপনি এসেছেন যদি আপনার এই পুরো পরিক্রমাটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন সংক্ষেপে এটা হচ্ছে আমার প্রায় আরো আট নয় বছর আগে থেকেই আমার তখন পিঠে ব্যথা লাগতো হালকা হালকা করতে আমি মনে করতাম যে হয়তো বা এমনি কোনো ব্যথা আর কি শুরু হয়েছে আমার পিঠের ব্যথা থেকে এটা আচ্ছা আপনার ওই যে কোনো কাজ করতে পারতাম না নিচু হয়ে কাজ করলে আপনার সোজা মানে সোজা হয়ে যেতে হইতো একদম মানে নিচু হইলে আপনার পিঠে অনেক ব্যথা লাগতো প্রচন্ড পেইন করতো আর সাংসারিক কাজে আমাদেরকে নিচু হতেই হয় বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে মানে হয় মানে কোনো নিচু হয়ে কাপড় চোপড় ধুইতে গেলে কিছু করতে গেলে মানে ব্যথার জন্য পারতাম না সাথে সাথে উঠে মানে দাঁড়ায় যেতাম আর কি দাঁড়ালে ভালো লাগতো আচ্ছা তো এইভাবে চলতো আমি আপনি অনেক ডাক্তার দেখাছিলাম চিটাং এ তো ওনারা বলতেছে যে এমনিতে এটা কোনো সমস্যা না এমনি হয়তো আপনার ব্যথা এটা এটা প্রথম দিকের অবস্থা প্রথম দিকে হ্যাঁ। জি তো পরে কিছু মেডিসিন দিয়েছিল খাওয়ার পরে দেখতেছি আবার ঠিক হয়ে গেছি কোনো অসুবিধা নাই তো এরকম মাঝে মধ্যে আপনার প্রায় সময় লাগতো আচ্ছা। লেগে আবার দেখি নিজে নিজে ঠিক হয়ে যেতাম তো এইভাবেই শুরু তা আপনার পরে দেখতেছি আপনার প্রায় মানে দুই বছর আগে দুই বছর আগে দেখতেছি একদিন আমার আপনার ওই পায়ের আঙ্গুলগুলা কেমন জানি অবশ অবশ ভাব আর আচ্ছা। হাতের আঙ্গুলগুলা মানে এই অবসবর ভাব আমি সাথে সাথে আপনার ডাক্তারের কাছে গেছি চিটং একটা ডাক্তার দেখাছিলাম তো উনি আমাকে কিছু এক্স রে দিছে আর কিছু টেস্ট দিছিল তো দেওয়ার পরে বলতেছে যে মানে আমার মানে এই হাড় মানে হাড় বেড়ে গেছে এটা বলছে মানে ব্যাকা হয়ে গেছে দেওয়ার পরে উনি আমাকে কিছু ওষুধ দিছিল আর ওখানেও থেরাপি দিছিলাম প্রায় আপনার এই বিশ পঁচিশ দিনের মতো তো একটু কম ছিল কমার পরে ওনার কাছে যাওয়ার পরে বলতেছে যে এখন তো ভালোই গেছেন আর কিছু লাগবে না চলে যান আচ্ছা। চলে আসছি বাড়িতে তার ডাক্তার দেখাই নাই পরে দেখতেছি সমস্যা এটা আরো বাড়তেছে আচ্ছা। এবার দেখতেছি যে আমার শুধু আপনার বাম হাত এটা আপনার শুধু জ্বালা পোড়া করে রাত্রে শুইলে আর পুরোটা অবশ হয়ে থাকে মানে আমি এই হাত দিয়ে এটাকে উঁচু করে উঠাই আচ্ছা। মানে এরকম অবস্থা মানে, মানে উঠতেই পারি না অনেক সময় দেখা যায় আমরা হাত মানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হয়তো সেটার উপর কোনো কিছু চাপ থাকলে পুরোটা বন্ধ হয়ে যায় তখন অনেক সময় আমরা নিজেরা নাড়তে পারি না আরেক হাত আরেক হাত দিয়ে উঠাইতাম জি উঠাই আপনার মানে উঠাই অনেকক্ষণ পর্যন্ত লাড়াচাড়া করলে আস্তে আস্তে মানে এটা ঠিক হইতো আচ্ছা তো এইভাবে করতে মানে করতে এবার প্যারালাইজড রোগীদের যেরকম হয় তারা পা নাড়তে পারে না হ্যাঁ, এরকম মানে শুলে এরকম হয়ে যেত হ্যাঁ, জি কিছুটা ভীতি কাজ করা শুরু করলো যে এরপরে দেখতেছি যে আস্তে আস্তে এটা ডাইন ছেড়ে চলে আসছে আচ্ছা এবার ডাইন সাইডের মানে বাম সাইডের মতো ডাইন সাইডেও মানে এরকম লাগে এবং মানে আগে যেরকম সাংসারিক কাজগুলো করার হ্যাঁ। সময় দেখা যেত যে হয়তো ভারী কিছু একটা তুলছেন যে শক্তি পেতেন অতটা আর না কাপড় ধুতে যেরকম আমাদেরকে দরকার বা হয়তো পানি যে খাবো তখন যে পরিমাণ দরকার আগের মতো আপনি এটা তো আগে শুধু দিনে লাগতো এখন মানে মানে এই দুই মাসের ভিতরে এমন অবস্থা হয়েছে যে মানে রাতের ঘুম পর্যন্ত মানে আমার চোখ থেকে চলে গেছে আচ্ছা এই যে বলছেন হাত যে অবশ অবশ ভাব সেটা কি পায়ের দিকেও তো এই অবস্থাটা নাকি শুধু হাতে ছিল না এটা হাতে বেশি ছিল আচ্ছা আর পায়ের যে বলছেন পায়ের সমস্যা হচ্ছে আপনার ওই যে অনেকক্ষণ যদি বসে থাকি ওই যে নামাজ পড়ার পরে যে অনেকক্ষণ আমরা একটু মানে বসে থাকি না তখন আপনার ওই মানে পা ভার হয়ে আসে জি জি করে মানে অবসর মতো হয়ে যায় ওকে তো তখন আমার হাতে সমস্যা বেশি তখন ডক্টরের কাছে যখন গেলেন কি বললো গেছি ওই যে ডক্টরদের সেম কথা মানে বলে যে তেমন সমস্যা নাই হ্যাঁ এই ওষুধগুলো খান আপনার ওই তিন মাসে চার মাসের ওষুধ লিখে দেয় খাওয়ার পরে বলে যে আর খাওয়া লাগবে না আচ্ছা এইটাই তো তারা তো আসলে খুব সহজে বলে দেন না হ্যাঁ, কিছুই হয়নি কিন্তু আপনি তো বুঝতে পারছেন যে আপনার ভিতরে একটা হ্যাঁ, সমস্যা আমি তো বুঝতে পারতেছি যে আমার সমস্যা আছে সমস্যা না হলে আমার এরকম কেন লাগে সেটাই আমি সারা রাত মানে ঘুমাইতে পারি না মানে কেমন জানি লাগে আমি বসে থাকি ভয় মানে শুইতে গেলে আমার ভয় লাগে যে কখন কি হয়ে যায় কি হয়ে যায় মানে যেহেতু অবশ হয়ে যাচ্ছে মানে অনেকের ভিতরে একটা ভ্রান্ত ধারণা থাকে যে স্ট্রোক করলাম না তো বা এই হ্যাঁ। ধরনের কোনো কিছু হচ্ছে না প্যারালাইজ হয়ে গেলাম না তো বা ঘুম থেকে উঠে কি আমি কি এরকম কিছু দেখব কিনা জি আমি আবার এই আপনার ওই যে হার্টের ডাক্তারও দেখাইছি হৃদরোগ বিশেষজ্ঞ আচ্ছা। ওনাকে তো ওনাকে দেখাইছি আর উনিও বলতেছে মানে অনেকের স্ট্রোক করার আগে নাকি এইসব লক্ষণ দেখা যায় আর ভয়টা আরেকটু বেড়ে গেল হ্যাঁ এটার জন্য অনেক ভয় পাইছি তো উনি আমাকে আবার আপনার ইসিজি e সবকিছু করাইছে কিন্তু কোনো সমস্যা নাই নরমাল আচ্ছা তারপরে কি করলে তারপরে মাঝখানে মানে এই দুই মাসের ভিতরে মানে একদম অসহ্যকর মানে সহ্য করার মতো না মানে দিনে এবং রাতে হ্যাঁ, আমি মানে দুপুরেও একটু মানে দুপুরে যে রেস্ট করব ওই ইয়াটাই আমার ভয় লাগে শুইলে আমার মানে সবকিছু মানে অবশ হয়ে মানে অবশ হয়ে যায় আর মানে ঘুম মানে ঘুম হয় না আমার উঠে আমি যেরকম পুরো সংসারকে আমরা জানি যে হয়তো বাসায় কাজের লোক থাকতে পারে মানে তাদেরকে দিয়ে একটা কাজ করানো নিজের কাজ আসলে এমন অনেক কাজ থাকে যেটা আসলে হয় না তখন নিজেকে বাধ্য হয়ে করতে হয় সেই আপনার যে কাজের লিমিটগুলো সেগুলো অবশ্যই অনেক কমে এসেছে মানে আপনার পৃথিবীটা অনেকটুকু ছোট হয়ে এসেছে আগে যেরকম অনেকগুলো কাজ করতে পারতেন বা অনেক জায়গায় বাইরে যাওয়া বাইরেরও অনেক কাজ থাকে সেগুলো অনেকটা সংকুচিত হয়ে আসলো তখন কি মনে হতো মনের ভিতরে মনের ভিতরে তো আসলে অনেক ভয় কাজ করতো আর কি যে আসলে কি মানে এভাবেই মানে আমার জীবনটা যাবে মানে নিজের বাচ্চা কাচ্চা আছে জি মানে ভয় লাগতো আর ও তো ধরেন প্রবাসে থাকে তো পরে বলতে ওনার টেনশনটা মানে আরো বেশি বেড়ে গেল হ্যাঁ, যে মানে কারণ কাছে থাকলে এক জিনিস দূর থেকে হ্যাঁ। কি না জানি কি হয়ে যাচ্ছে জি মানে অনেক ভয় কাজ করতো আর কি তো পরে আমি আপনাদের এই খোঁজটা পাইলাম কিভাবে পেলেন মানে আসলে মার্কেটের তো আসলে অনেক আছে অনেক অনেক মানে এত কিছুর মাঝে ছেড়ে হোয়াই ডক্টর শফিউল্লাহ প্রধান আমি আসলে ওই যে ইউটিউবে সার্চ করার পরে মানে হঠাৎ করে একদিন আপনাদের আপনারই একটা ভিডিও প্রথমে আমার মোবাইলে দেখি দেখার পরে এটা প্রায় ধরেন এক বছর আগে এক বছর আগে তো দেখার পরে প্রথম প্রথম মানে তেমন একটা ইয়া লাগতো না যে যাবো বা হ্যাঁ, যাবো না সত্যি মানে মানে বিশ্বাস হইতো না তেমন পরে আস্তে আস্তে আস্তে আস্তে দেখতাম যে মানে আমার অনেক রোগের সাথে আপনাদের এই যে স্যারের কিছু কথার মানে মিলে যায় মিলে মিলে যাচ্ছে তা আমি একদম প্রায় এক বছর পর্যন্ত আপনাদের সব ভিডিও আপনারা যত ভিডিও দিতেন সবগুলোই আমি দেখতাম দেখে দেখে মানে লাস্টে আমার একটা মানে বিশ্বাস জন্মে গেছে যে মানে আমি মনে হয় ওখানে গেলে হয়তো বা সুস্থ হইতে পারবো মানে লাস্ট দুই মাসে আসলে এটা আপনার হ্যাঁ, আরো বেশি জোরদার হ্যাঁ, হয়েছে জিনিসটা পরে ও আসলো বাড়িতে আমি বলি যে এই সুযোগে যদি না যায় তাহলে আর আমার যাওয়া হবে না কারণ চিটং থেকে তো এখানে মহিলা মানুষ একা আসা যায় না একটু ডিফিকাল্ট জি পরে আল্লাহর উপর ভরসা রেখে আসলাম আপনাদের এখানে প্রথম দিন স্যারের সাথে দেখা কি বললেন স্যার মনে আছে জি স্যার আপনার শুরুতে দেখেই আমাকে কিছু টেস্ট দিছে আপনার এমআরআই দিছে সবগুলা বলে যে আগে এগুলো করাই নিয়ে আসেন পরে আমি করালাম সবগুলা তো করানোর পরে রিপোর্ট দেখানোর পরে উনি বলতেছে যে আপনার পিএলআইডি সমস্যা তো বলতেছে যে টেনশন করিয়েন না আপনি দশ দিন বা পনেরো দিন থাকেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন এটা বলছে তো স্যারের কথা শুনে আমি সাথে সাথেই আমি ওই হিসাবে যাতে মানে যদি ভর্তি থাকা লাগে আমি মানে ভর্তি হয়ে যাবো তো সাথে সাথে ওই দিন ভর্তি হয়ে গেছি আর কি সেই প্রথম দিন ভর্তি হওয়া মানুষটা যে মানুষটা একটা সময় ঘুমাতে যেতেও ভয় পেতেন জি সারা দিন আর চব্বিশ ঘন্টা হয়তো আজকে ঈদের দিন বা ভালো একটা দিন কিন্তু আপনার মনে সবসময় একটা সংশয় একটা ভয় কাজ করতো আর দশটা মানুষ আপনার হয়তো অন্যান্য ভাবিরা বা বোনরা যারা অনেক কাজ খুব সহজে করছেন আপনি আর করতে পারতেন না খুব আফসোস করতেন একটা সময় এবং আপনি আদৌ করতে পারবেন কিনা সেই কনফিডেন্স আপনি হারিয়ে ফেলেছিলেন সেই মানুষটা আজকে দশ দিন পরে কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো মানে সেটা এখন আর হচ্ছে না হচ্ছে না আজকে তিন দিন একদমই মানে হচ্ছে না মানে খুবই মানে হালকা মনে হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে যদি আমার ভেতরে ইন্টারনাল পেইন থাকে ব্যথা থাকে বা আমার শরীরে কোনো রকম সমস্যা থাকলে আমরা কিন্তু আসলে মানুষটা কিন্তু বুঝতে পারি তো আপনি কি ভিতর থেকে এখন বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ এখন আপনি অনেকটুকুই সুস্থ আছেন ভালো আছেন এটা তো আল্লাহর রহমতে আমার কাছে অনেক ভালোই লাগতেছে মানে, মানে এই যে এত দূর থেকে আসা এত কষ্ট করে এত ত্যাগ স্বীকার করে আসা চিকিৎসার জন্য আসা আপনার আশাটা সফল ছিল এবং সঠিক ডিসিশন ছিল মনে করেন আপনি আমি তো মনে করতেছি মানে আল্লাহর রহমতে এটা সঠিক সিদ্ধান্ত ছিল আমার আলহামদুলিল্লাহ অসংখ্য বোন আছেন মা আছেন বাবা আছেন হয়তো ক্যামেরার পাশে দেখছেন আপনাকে ঠিক তারা হয়তো ঠিক একদিন হয়তো আপনার এখানে হয়তো তারাও আসবেন তারাও বলবেন তাদের জন্য যদি আপনি কিছু বলেন তাদের জন্য এটাই বলবো যে অসংখ্য মানুষ তো আছেই যে এক একজনের এক এক রকমের সমস্যা আপনারা যদি আমার মতো এখানে আসেন হয়তো অবশ্যই আপনারা একটা ভালো ফল পাবেন এটাই আশা করি আলহামদুলিল্লাহ দর্শক ডক্টর শফিলুর প্রধান কথা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ চাহেন তো উনি তার কথা রাখতে পেরেছেন আমার এই বোনটা এখন সুস্থ আছেন ভালো আছেন এখন ঘুমাতে গেলে ওনাকে চিন্তা করতে হয় না এবং অনেক স্বাভাবিক কাজই যেটা হয়তো কিছুদিন আগে উনি করতে পারতেন না এখন আলহামদুলিল্লাহ উনি করতে পারেন হয়তো আরও যত দিন যাবেন হয়তো ডে বাই ডে উনি আরও বেশি ডেভেলপ করবেন আরও বেশি সুস্থ হবেন দর্শক দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে উনি আজীবন এরকম সুস্থ থাকেন ভালো থাকেন অ্যাটলিস্ট মন ভরে বলতে পারেন না আমি আজকে সুস্থ আছি আমি ভালো আছি আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য আপনাদের জন্ম হয়নি এই পৃথিবীতে দর্শক আমাদের এরকম অসংখ্য মানুষ আছেন যারা বছরের পর বছর তারা রোগকে পুষতে থাকেন হয়তো ভাবেন যে ভালো হয়ে যাবে হয়তো সুস্থ হব হয়তো আপনি সত্যি নিজে নিজেই সুস্থ হবেন কিন্তু যদি না হন সেটার জন্য যখনই সমস্যা হবে অবশ্যই আমরা বলবো বিশেষজ্ঞের পরামর্শ নিন বিশেষজ্ঞের পরামর্শটা নিলে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন আপনার সমস্যাটা কোথায় এবং সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে যদি রোগটা সঠিক সময়ে ধরা যায় খুবই অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে ওঠা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম